আছো Thank you. তুমি আমায় খরচ করো Everybody,

দাস বলে থাকি তাদের মেয়েটা হবে ছাড়েও সাজা যেটা হবে ভাই আমার সাজা তার জীবনটাকে তিনি বিশাল আমি গ্রাম গ্রামগঞ্জ শহর বন্দর আমি তন্ন তন্ন করে দেখব এই রাজ্য ভাই কেউ যদি কৃষ্ণ নাম করে থাকে আমি ছুটে এসে আপনার কাছে বলবো মহারাজ দেবেন সাজা থাকে জান্নাতের ভেতরে যাওয়া এই কথা থাকে না মনে থাকে না

কারণে তারা কৃষ্ণ করে তবে যা একবার তাকে দেখা সবাই যদি তারা কৃষ্ণ লাভ করে থাকে সে আমার বলবে আর বলে তাদের ঘরে চরম সাজাও আর জীবনটাকেই আমরা তুমি বিষয় করে দেবো Yeah. Thank